আমি আপনাদেরকে আর একটি শব্দ শোনাচ্ছি অসীম পাখি কিন্তু পুরাতন অনেকে পুরাতন আচ্ছা ঠিক আছে আপনাদের আপনাদের রক্ষার্থে আমি পুরাতন সঙ্গীতে আছি ইনশাআল্লাহ প্রধান বক্তার আগে এবং সাইফের আগে আরো নতুন সঙ্গীতগুলো রয়েছে যে আমাদের সঙ্গীতটা অনেকে শুনতে চেয়েছে আমি সেটা গাইব ইনশাআল্লাহ তবে সেটা পরে এখন আপনাদের আপনাদের সঙ্গীতটা শোনাচ্ছি একটু করে অচিন পাখি অসীম পাখি আছে এই পৃথিবীর হইয়া সব বিপদ البيضاء আছি এই পৃথিবীর কইরা এই পৃথিবীর কইরা সব بارك الله